السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف সম্মানিত ভিওয়াস আমরা যখন গাড়িতে জ্যামে থাকি জ্যামে থাকা অবস্থায় আমাদের কি করণীয় কি কাজ করতে হবে তখন জ্যাম থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য যদি আমরা ওই মুহূর্তে দোয়ায় মা আসরা তেলাওয়াত করি তাহলে আপনি অবশ্যই দ্রুত জ্যাম থেকে ছুটে আসবেন ইনশাল্লাহ সকলেই দোয়ায় মাসুরাটা অবশ্যই মুখস্থ করে নিব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ছোট্ট একটু দোয়া এটা আমরা প্রত্যেকটা নামাজের শেষ বৈঠকে অথবা যেই রাখাতে সালাম ফিরাই সালাম শেষ করি ওই রাখাতে আমাদের অবশ্যই দোয়া মাসরা পড়তে হয় জন্য সকলেই এটা মুখস্থ করবেন ইনশাল্লাহ শুধু জ্যাম না যে কোনো মুসিবত যে কোনো পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত উত্তম জাজা এবং ফয়সালা দান করবেন ইনশাআল্লাহ আর আমি সূরাতুল কুরাইশ তেলাওয়াত করেছি ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف বিশেষ করে শহরের মানুষদের জন্য বলতেছি আসলে শুধু শহরের মানুষ না যে কোনো মানুষ এটা ভালো হবে কিন্তু বিশেষ করে যেটা বলছি কারণে শহরে গাড়ি ঘোড়া বেশি জনসংখ্যা বেশি জনসংখ্যার তুলনায় গাড়ি ঘোড়া অনেক কম তো আমরা যদি ঘর থেকে বের হতে হতে যদি সোরা কোরাইশ তেলাওত করতে থাকি অবশ্যই আপনি অবশ্যই অতি তাড়াতাড়ি ভালো যানবাহন ভালো গাড়ি আপনি পেয়ে যাবেন সে দ্রুতগামী হোক দূরে যাওয়ার জন্য আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন সম্মানিত বিহাস এ সোরা কুরাইশের আরো অনেক বিভিন্ন আমল আছে যেমন যাদের পেটে ব্যথা করে আলসার হয় অনেক সমস্যা হয় তারা যদি প্রতিদিন দুপুরে খাবারের আগে দুপুরের খাবারের আগে যদি সোরা কুরাইশ পরে নেয় আর খাওয়ার শেষে যদি সোরাতুল কুরাইশ পরে আশা করি ইনশাআল্লাহ আপনার ওই খাবারের যত বিষাক্ত আছে বিষাক্ত দূর হয়ে যাবে এবং পেটে ব্যথা থাকবে না ইনশাআল্লাহ আমরা সকলেই বিশেষ করে শহরের মানুষ এই আমলটা করব শুধু শহরের মানুষ না আমরা সকল উম্মা মুসলিম উম্মা এই আমলটা যদি করি তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ এই আসান করে দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন